রবি ঠাকুর একটা কথা খুব মনে পড়ে তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও যদি সে তোমার হয় তাহলে তোমার কাছেই ফিরে আসবে